অনেক কষ্ট করে টাকা জমিয়ে এবার ঈদে আমাকে অনেক শপিং করে দিয়েছে আর আমি আসলে খুব এক্সাইটেড আর thanks to my wife and I love you my wife চলুন আপনাদেরকে দেখাই এটা এখানে তিনটা টি শার্ট এটা আমাদের ঈদের গিফট আমার ওয়াইফ করেছে এটা ফর্মাল ফ্রেন্ড এখানে দুইটা গ্যাবারিং ফ্যান আছে আর এটা দুইটা শার্ট হাবাদার শার্ট আমার ওয়াইফ থেকে গিফট পাওয়া আমার ওয়াইফকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে অনেক খুশি এবার অনেক গিফট পেয়েছি যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে please like share and subscribe করবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ইনশাল্লাহ আশা করি আরও ভালো ভালো ভিডিও দিব আর বিশেষ করে আমার ওয়াইফকে ডেডিকেট করে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ